চোখের তারায় কি জাদু কি জাদু কি জাদু মুখের হাসি কি মধু কি মধু মোনা গুণ আগে তো দেখিনি তারাই কি জাদু মুখের হাসি কি মধু এমন আগুন আগে তো দেখিনি চোখের তারাই কি জাদু মুখের হাসি কি মধু এমন আগুন আগে তো দেখিনি প্রেয়সি সেই তো আবার দুজনে দেখা হলো জানি না কি নামেতে তোমাকে ডাক ষোড়শী কাছে এসো বলো না সাথে চলো জানি না কি দে তোমাকে ডাকবো বলো মুখের তারায় কি জাদু মুখের হাসি কি মধু এমন আগুন আগে তো দেখিনি

ছিল না থাকবে পাশে সারা জীবন আমার শুনে বলো না সামনে এসে হাত সামনে এসে হাত বাড়াও আমার নেশার ঘোর কাটাও প্রেয়সী সেই তো আবার দুজনে দেখা হলো জানি না কি নামেতে তোমাকে ডাকবো চোখের তারাই কি জাদু মুখের হাসি কি মধু এমন আগুন আগে তো দেখিনি প্রেয়সী সেই তো আবার দুজনে দেখা হলো জানি না কি নামেতে তোমাকে ডাকবো বল সরসি কাছে এসো বলো না সাথে চলো জানি না কি নামেতে তোমাকে ডাকবো বলো